দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো চীনের হামলায় ভারতের বিশ সেনা নিহত এরপরে জানিয়ে দিব আফগান না ছাড়লে তুর্কি সেনাদেরও ছাড় দেব না তালেবানের হুঁশিয়ারি আরও থাকছে ওই উইঘুর ইস্যুতে হুমকির মুখে পড়তে পারে চীনা বাণিজ্য এরপরে জানিয়ে দিব আঞ্চলিক প্রবৃদ্ধির অন্যতম বড় ইঞ্জিন বাংলাদেশ অনেক ক্ষেত্রেই বাংলাদেশ থেকে শিক্ষা নিচ্ছে ভারত বলছে শ্রীলঙ্কা জানিয়ে দিব সংক্রমণ কমলেও একদিনে দুই হাজারের বেশি মৃত্যু ভারতে আরও জানিয়ে দিব পশ্চিমবঙ্গে বিজেপির তিন নেতা বহিষ্কার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 চীনের হামলায় ভারতের বিশ সেনা নিহত লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনাবাহিনীর সংঘাতে দুই দেশের কমপক্ষে ষাট জন সেনা অফিসার ও জওয়ান হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এর মধ্যে ভারতের বিশ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি আজ দুপুরে এ হামলার ঘটনা ঘটে আজ দুপুরে এনআই জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর অন্তত বিশ জন নিহত হয়েছে ওই সীমান্ত সংঘাতে সরকারি সূত্রের মতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতে চীনের পিপলস লিবারেশন আর্মির সেনা জওয়ানদের হতাহতের সংখ্যা তুলনায় এখনও পর্যন্ত বেশি পিএলএল এর অন্তত তিতাল্লিশ জন সৈনিক হতাহত হয়েছে বলে ভারতীয় সেনা গোয়েন্দারা বেতারে আড়ি পেতে জানতে পেরেছে এর আগে উনিশশো সালে ভারত চীন সীমান্তে শেষবার কোনো সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল এরপর থেকে ওয়েস্টার্ন সেক্টরে লাদাখে বা ইস্টার্ন সেক্টরে অরুণাচলে দুই দেশের বাহিনীর মধ্যে হাতাহাতি মারামারি কম হয়নি কিন্তু এ ধরনের প্রাণঘাতী মারামারি কখনো হয়নি অবাক করার বিষয় এই সংঘাতে কোনো পক্ষই অগ্নি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি লোহার রড লাঠি পাথর নিয়ে হামলা করেছে চীনা সেনা তারপরেই প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনারা উল্লেখ্য ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে দেশ দুটি বেশ কিছুদিন ধরে সীমান্তে ভারী অস্ত্র মজুত করেছে পূর্ব লাদাখের সীমান্ত অঞ্চলে ধীরে ধীরে এসব অস্ত্র নিয়েছে দুই দেশ ভারী অস্ত্রের মধ্যে কামান এবং যুদ্ধের গাড়িও রয়েছে ভারতীয় সেনাবাহিনীর সূত্রের বরাদ দিয়ে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে উভয় পক্ষের মধ্যে সংঘাতের পরিবেশ বিরাজ করা এসব অস্ত্র অস্ত্রের মজুদ করা হয়েছে কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছিল চীন সেনাবাহিনীর সীমান্তের যে এলাকায় রয়েছে সেখান থেকে ভারতের অংশ ঢুকতে মাত্র কয়েক ঘন্টা লাগবে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের বিভিন্ন জায়গায় ভারতের সঙ্গে সংঘর্ষেও জড়াচ্ছে না চীনা বাহিনী ভারতীয় সূত্রের বরাতে খবরে বলা হয় চীনের সেনাবাহিনী লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছের ঘাটিগুলোতে নানান যুদ্ধের গাড়ি ও ভারী যুদ্ধের সরঞ্জাম নিয়ে এসেছে বিষয়টি জানতে পেরে ভারত আর্টিলারের মতো অস্ত্র ওই এলাকায় পাঠিয়েছে এদিকে ভারত সীমা সীমান্ত থেকে মাত্র দুইশো কিলোমিটারের মধ্যে পরস্ততার বিমান ঘাঁটি করে তুলেছে চীন তাদের ঘাঁটিতে যে এগারো বা সিক্সটিন যুদ্ধ বিমানও রয়েছে গত দশই জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর দেয় খবরে বলা হয় লাদাখে প্যাংগং লেকে দুইশো কিলোমিটার দূরে তিব্বতের গাড়ি কোনসায় দশ বছরের আগেই একটি বিমানবন্দর বানিয়েছে চীন বেজিং তখন জানিয়েছিল অসামরিক বিমান পরিবহনের জন্যই ওই বিমানবন্দর তৈরি করা হচ্ছে কিন্তু উপগ্রহ চিত্রে ধরা পড়েছে গত এক মাসে ওই বিমানবন্দরের সম্প্রসারণের কাজ রাতারাতি বেড়ে গেছে এবং সেখানে রীতিমতো একটি বিমান ঘাঁটি তথা এয়ারবেস বানিয়ে ফেলছে চীন উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে সেখানে যুদ্ধ বিমানও দাঁড় করিয়ে রেখেছে চীনের বিমান বাহিনী আফগান না ছাড়লে তুর্কি সেনাদেরও ছাড় দেব না তালেবানের হুঁশিয়ারি এবার তুরস্কের উপর চটেছেন তালেবান যোদ্ধারা আফগান থেকে ন্যাটো ও মার্কিন সেনারা চলে যাওয়ার পর তুর্কি সেনারা কাবুল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব নিলে দখলদার হিসেবে বিবেচনা করা হবে সোমবার এমনটাই হুঁশিয়ারি দেয় তালেবান সম্প্রতি তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইফের দোগান ঘোষণা দেন বিদেশি সেনারা আফগান ত্যাগ করলে ন্যাটোর প্রতিনিধি হিসেবে তুর্কি সেনারা কাবুল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকবে বিদেশি কূটনীতিকদের আফগানিস্তানে যাতায়াত নিরাপদ রাখার জন্য যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে সিদ্ধান্ত নেন এরদোয়ান কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর সহ আফগানিস্তানে বর্তমানে পাঁচ শতাধিক তুর্কি সেনা রয়েছে এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে বলা হয় বিগত বিশ বছর ধরে ন্যাটোর সদস্য দেশ হিসেবে তুরস্কের সেনা সদস্যরা আফগানিস্তানে ছিলেন এখন মার্কিন নেতৃত্বাধীন জোট আফগান ছেড়ে চলে গেছে তাহলে আমরা তাদের দখলদার হিসেবেই বিবেচনা করব মুসলিম দেশের সেনা সদস্য বলে আমরা এতদিন তুর্কি বাহিনীর ওপর কোনো হামলা চালাইনি কিন্তু কাবুল বিমানবন্দর নিয়ে আঙ্কারা তার সিদ্ধান্ত না পাল্টালে আমরা এখন থেকে তাদের আর ছাড় দেব না ওই উইঘুরিসিতে হুমকির মুখে পড়তে পারে চীনা বাণিজ্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হিসেবে গত বছর আন্তর্জাতিক বাণিজ্য চীনের রপ্তানি বেড়েছে তিন দশমিক ছয় শতাংশ তবে উইঘুর নির্যাতনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বব্যাপী ভোক্তাদের ধারণায় পরিবর্তন আসায় চীনা বাণিজ্যের এ ধারায় ব্যাঘাত ঘটতে পারে চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনের জিংজিয়াং প্রদেশে জোরপূর্বক শ্রমের অভিযোগে সামুদ্রিক খাদ্য আমদানি নিষিদ্ধ করেছে সাম্প্রতিক অতীতে মোট দশটি শীর্ষ বাণিজ্যিক অংশীদারের মধ্যে সাতজন চীনে মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশগুলি হল যুক্তরাষ্ট্র জাপান তাইওয়ান জার্মানি নেদারল্যান্ডস দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য ভারতও এই তালিকার একটি অংশ এবং একই মত পোষণ করে তবে দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে বিদ্যমান উত্তেজনা যাতে না বাড়ে সে কারণে সরাসরি মন্তব্য করা থেকে বিরত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দুই সালের জানুয়ারি থেকে এগারো বারের জন্য চীনা পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দুই সালের সেপ্টেম্বরের ওয়াশিংটন জিংজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘন এবং জোরপূর্বক শ্রমের ব্যাপক ব্যবহারের কারণ দেখিয়ে চীন থেকে পোশাক এবং কম্পিউটার যন্ত্রাংশের প্রবেশ নিষিদ্ধ করেছিল পরবর্তীতে এই বছরের জানুয়ারিতে আমেরিকা জিংজিয়াং থেকে তোলা এবং টমেটো আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে কারণ সেখানে সংখ্যালঘু উইঘুর মুসলিমরা নির্যাতন অমানবিকতার শিকার এর ফলে চীন দুই সালে চুয়ান্ন দশমিক তিন মিলিয়ন ডলার লোকসান করেছে দুই সালে তাদের বাষট্টি দশমিক পাঁচ মিলিয়ন ডলারের নেট মুনাফা ছিল কিছুদিন আগে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন তাই বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে একটি প্রস্তাব জমা দিয়েছিলেন যাতে জোরপূর্বক শ্রম ব্যবহারের সাথে জড়িত মাছ ধরার কার্য কার্যক্রমে ভর্তুকি না দেওয়া হয় এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র একটি চীনা মৎস্য সংস্থা থেকে টুনা সর্টফিশ এবং অন্যান্য সামুদ্রিক খাবার আমদানি নিষিদ্ধ করে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেকজান্দ্র অ্যান্ড মেয়রকাস বলেছেন যেসব কোম্পানি তাদের কর্মীদের শোষণ করে তাদের যুক্তরাষ্ট্রে ব্যবসা করার কোনো জায়গা নেই জোরপূর্বক শ্রম থেকে তৈরি পণ্য কেবল শ্রমিকদের শোষণ করে না বরং আমেরিকান ব্যবসাগুলিকে আঘাত করে এবং ভোক্তাদের অনৈতিক কেনাকাটার সম্মুখীন করে আঞ্চলিক প্রবৃদ্ধির অন্যতম বড় ইঞ্জিন বাংলাদেশ অনেক ক্ষেত্রেই বাংলাদেশ থেকে শিক্ষা নিচ্ছে ভারত বলছে শ্রীলঙ্কা ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীলঙ্কা বলেছেন বর্তমানে আঞ্চলিক প্রবৃদ্ধির অন্যতম বড় ইঞ্জিন বাংলাদেশ কারণ সন্তোষজনক অর্থনৈতিক সম্প্রসারণের মাধ্যমে সামাজিক অর্থনৈতিক সুচকে বাংলাদেশ দ্রুত উন্নতি করছে আর এ কারণে অনেক ক্ষেত্রেই বাংলাদেশের কাছ থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি এবং ভবিষ্যতেও আমরা সেটা শিক্ষা নেওয়া অব্যাহত রাখব গতকাল সোমবার দিল্লি ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার সমঝোতার স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন হর্ষবর্ধন শ্রীলঙ্কা বলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশি এবং ভারতীয়দের মধ্যে একটি অভিন্ন ভবিষ্যৎ আছে আর তাই তিনি ছিলেন ভারত বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব ও ভ্রাতৃত্বমূলক সম্পর্কের একজন শক্তিশালী প্রবক্তা তিনি বলেন আমি খুবই খুশি যে আমরা ভারত ও বাংলাদেশ একত্রে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারত ও বাংলাদেশ অব্যাহতভাবে বিশেষ গুরুত্ব বজায় রেখেছে যে কোনো দৃষ্টিকোণ থেকেই উভয় জাতির এই বন্ধন খুবই ঘনিষ্ঠ ভারতের কূটনীতির প্রধান দুটি স্তম্ভ হল প্রতিবেশীদের অগ্রাধিকার এবং অ্যাক্ট ইস্ট পলিসি এ দুটি নীতিতে বাংলাদেশের সঙ্গে আমাদের কাজের অভিন্ন ক্ষেত্র রয়েছে করোনা মহামারীর শুরুর পর প্রথম বিদেশ সফরে ঢাকায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এটাই উভয় দেশের মধ্যকার সম্পর্কের কথা বলে দিচ্ছে সূত্র এনডিটিভি সংক্রমণ কমলেও একদিনে দুই হাজারের বেশি মৃত্যু ভারতে ভারতে সংক্রমণ কমলেও একদিনে ব্যবধানে লাফিয়ে বেড়েছে মৃত্যু গত চব্বিশ ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা একত্রিশ হাজার চারশত তিতাল্লিশ গত কয়েক মাসের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন তবে একদিনেই নতুন করে আরও দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় দুই হাজারের বিশ জন করোনা সংক্রমণে মারা গেছে এর মধ্যে শুধু মধ্যপ্রদেশে মারা গেছে এক হাজার চারশত একাশি জন একদিন আগেই দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল সাঁত্রিশ হাজার একশত চুয়ান্ন জন একই সময়ে করোনায় সাতশো চব্বিশ জনের মৃত্যু হয়েছে এর আগে গত পাঁচ জুলাই দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল সাতশো তেইশ তার আগের দিন দেশটিতে করোনা শনাক্ত হয়েছে একচল্লিশ হাজার পাঁচশত ছয় জনের একই সময়ে করোনা কেড়ে নিয়েছে আরও আটশত পঁচানব্বই জনের প্রাণ করোনায় এখনও পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি নয় লাখ ছাড়িয়ে গেছে সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে প্রায় দুই সপ্তাহ ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল এক হাজারের কম মহারাষ্ট্র এবং কেরালায় একদিনে মৃত্যু হয়েছে শতাধিক বাকি সব রাজ্যেই তা ছিল একশোরও কম কিন্তু মহাপ্রদেশে হঠাৎ দৈনিক মৃত্যু পৌঁছেছে দেড় হাজারের কাছাকাছি ওই রাজ্যের কারণেই নতুন করে দুই হাজারের বেশি মৃত্যু দেখল হলো ভারত তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে করোনায় পুরনো মৃত্যুর হিসাবে সমতা আনতে গিয়েই হঠাৎ করে মৃত্যুর সংখ্যা বেড়েছে ওই রাজ্যে দেশে নিয়ন্ত্রণেই রয়েছে দৈনিক সংক্রমণের হার গত চব্বিশ ঘন্টায় তা দুই শতাংশের নিচে নেমেছে এর সঙ্গে দেশের সক্রিয় রোগী কম হওয়ার ধারাও অব্যাহত রয়েছে বর্তমানে ভারত সক্রিয় রোগীর সংখ্যা চার লাখ বত্রিশ হাজার সাতশত আটাত্তর এখন পর্যন্ত ভারতে প্রায় চার লাখ দশ হাজার মানুষ করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ইতিমধ্যেই উনচল্লিশ কোটি ছয়চল্লিশ লাখ মানুষকে ভ্যাকসিন দিয়েছে ভারত চলতি বছরের শেষ নাগাদ দেশের একশো আট কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে মোদী সরকার পশ্চিমবঙ্গে বিজেপির তিন নেতা বহিষ্কার পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করায় জেলা পর্যায়ের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে এদের মধ্যে একজন দিলীপ ঘোষকে অন্ধ বলে কটাক্ষ করেছিল হিন্দুস্তান টাইম জানিয়েছে নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক পড়েছে বিজেপির নেতাকর্মীদের মধ্যে দল বদলে আগ্রহীদের বিজেপিকেও ধুসতেও দেখা গেছে এতদিন বিজেপি এসব নেতাদের বিষয়ে ধৈর্য দেখিয়েছে তবে এবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করায় জেলা পর্যায়ের তিন তিন নেতাকে বহিষ্কার করা হল পুরুলিয়া জেলার তফসিলি জাতি মোর্চার সাধারণ সম্পাদক নেতা স্বপন বাউরি কাশীপুর বিধানসভার আইন সেলের কনভেনার শুভদীপ প্রমাণিক এবং বলরামপুর বিধানসভার মণ্ডল সভাপতি অশ্বিনী সিং সর্দারকে বহিষ্কার করেছে জেলা বিজেপি এদিকে দল থেকে বহিষ্কৃত হয়েই বিস্ফোরক মন্তব্য করেন এই তিন নেতা এ বিষয়ে স্বপন বাউরি বলেন দলে প্রকৃত কর্মীদের সম্মান নেই দুর্নীতিগ্রস্তদের বিধানসভায় টিকিট দেওয়া হয়েছে দলে কিছু শয়তান ঢুকেছে যারা টাকার বিনিময়ে টিকিট নিলাম করেছে এ বিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক ও কাশিমপুরের বিধায়ক কমলাকান্ত হাসদা বলেন স্বপন বাউরি ও অশ্বিনী সিং সর্দার দলের নির্দেশ না মেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন শুভদীপ প্রামাণিক সোশ্যাল মিডিয়ায় দল ও দলীয় নেতৃত্ব সম্পর্কে কুরুচিকর অপমানজনক মন্তব্য করেছেন আফগানিস্তানে নিযুক্ত শীর্ষ মার্কিন জেনারেলের পদত্যাগ মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনীর আফগানিস্তান ছাড়ার আগে পদত্যাগ করেছেন দেশটিতে নিযুক্ত শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা সোমবার পদত্যাগ করেন জেনারেল অস্টিন স্কট মেলার এক সাদামাঠা আয়োজনের মাধ্যমে নিজের দায়িত্ব অপর দুই মার্কিন জেনারেল কাছে হস্তান্তর করেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে প্রায় ২০ বছর ধরে চালানো আফগান অভিযানের সমাপ্তি টানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছে আগামী একত্রিশে আগস্টের মধ্যেই সামরিক অভিযান শেষ করা হবে যুক্তরাজ্য সহ অন্যান্য ন্যাটো মিত্র দেশগুলো বাইডেন ঘোষিত সময়সীমার মধ্যেই সেনা প্রত্যাহার করে নেবে তবে এরই মধ্যে নতুন করে আফগানিস্তানের বিশাল এলাকার নিয়ন্ত্রণ নিয়ে যাচ্ছে করছে তালেবান সোমবার আফগানিস্তানে নিযুক্ত শীর্ষ মার্কিন জেনারেল অস্টিন স্কট মিলার তার দায়িত্ব হস্তান্তর করেন তার দায়িত্ব ভাগাভাগি করে নেবেন দুই মার্কিন জেনারেল এর একজন ফ্লোরিডায় সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তরে দায়িত্ব পালন করবেন আর অপরজন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তান থেকে যাওয়া ছয়শো মার্কিন সেনার তদারকির দায়িত্ব সামলাবেন সাদামাঠা দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেনারেল মিলার বলেন বিদায় বলাটা আমার জন্য গুরুত্বপূর্ণ আমাদের কাজ হবে এখন ভুলে না যাওয়া আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর দায়িত্ব সামলানোকে নিজের কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলে আখ্যায়িত করেন তিনি সম্প্রতি তালেবান দাবি করেছে তারা এই মুহূর্তে আফগানিস্তানের পঁচাশি শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করেছে যদিও স্বাধীনভাবে এই দাবি যাচাইয়ের সুযোগ নেই আর আফগান সরকারও এই দাবি মানতে নারাজ তবে অন্যান্য হিসেবে বলা হচ্ছে আফগানিস্তানের মোট চারশো জেলার মধ্যে এক তৃতীয়াংশই নিয়ন্ত্রণ করছে তালেবান দুই সালে মার্কিন হামলায় ক্ষমতাচ্যুত হয় তালেবান দুই সালের এগারোই সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলায় দায়ী আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র